হার্ডওয়্যার কানেকশন দেওয়ার পর আমাদের ভোল্টেজ এবং কারেন্টের সিগনাল ঠিক আছে কি না সেটা আমরা অসিলোস্কোর মাধ্যমে চেক করতে পারি ভোল্টেজের ভোল্টেজ এবং কারেন্টের সিগনাল অবশ্যই পিক টু পিক ফাইভ ভোল্টেজের মধ্যে থাকতে হবে এবং ভোল্টেজ কারেন্ট সিগনাল অবশ্যই two point five voltage offsetted হতে হবে না হলে আমাদের আরডুইনো কখনো ভোল্টেজ কারেন্ট ঠিকমতো স্যাম্পল করতে পারবে না সো সো সিগন্যালটা আমরা কমপ্লিটলি অসিলোস্কোপের মধ্যে দেখতে পারি কিন্তু যাদের অসিলোস্কোপ নাই তাদের জন্য অবশ্যই একটা অপশন আছে সো um, আমি দেখাবো যাদের অসিলোস্কোপ নাই তারা কীভাবে আরডুইনো সিরিয়াল প্লটার ইউজ করে ভোল্টেজ এবং কারেন্টের সিগন্যাল দেখতে পারে বেসিক্যালি এখানে আমরা নর্মাল সিম্পল একটা অসিলোস্কোপ বানাবো সো শুরু করা যাক ওকে তাহলে আমাকে ফার্স্ট অফ অল পারমানেন্টের লাইব্রেরিটি ইম্পোর্ট করতে হবে আচ্ছা তাহলে আমরা ফার্স্টে ভোল্টেজের সিগন্যালটা স্যাম্পল করি ওকে আমি আর্ডিনোটি আমাদের পিসির সাথে কানেক্ট করলাম এবং আমি কোডটি আপলোড করতেছি সো আমি টুল থেকে সিরিয়াল অ্যাপলারটি ওপেন করলাম এখানে আমরা ঠিকমতো বুঝতে পারতেছি না কারণ হচ্ছে যে কি আমাদের সিরিয়াল প্লটারটি আমরা ইউজ করার জন্য আমাদের সিরিয়াল ডট প্রিন্টারের ফাংশনটা ইউজ করছি এটি অনেক স্লো কাজ করে সো বেসিক্যালি আমরা খুব ভালো মতো এখানে স্যাম্পল করতে পারতেছি না সেই জন্য আমরা অ্যানালগ গ্রিড ইউজ না করে আমরা আমাদের পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরির মধ্যে অনেক ফার্স্ট স্যাম্পল করার জন্য আমাদের আরেকটি ফাংশন আছে ওইটি ইউজ করব এখানে আরেকটি ব্যাপার আছে আমরা ফার্স্টে স্যাম্পল করে ফেলবো তারপর সিরিয়াল প্লট করব তাহলে সিরিয়াল প্লট করতে যে আমার টাইমটা লাগতেছে ওই সময় আমার স্যাম্পল অফ থাকবে না ওকে তাহলে আমরা এই মেথডে করব না সো আমি ফার্স্টে দুশোটা স্যাম্পল নিয়ে নিব আমি একটা ফল লুপ চালাবো সো ফার্স্ট অফ অল আমরা সবগুলো ডেটা স্যাম্পল করে নিব মেজার ও সো আমাদেরকে মেজারের ক্লাসটা ডিফাইন করে নিতে হবে zero comma one voltage pin এবং কারেন্ট পিন এডিসি আমরা জিরো নম্বর পিনের সাথে ভোল্টেজটা কারেন্ট করছে সো আমরা ফার্স্টে জি ভোল্টেজটা স্যাম্পল করব স্যাম্পল করার পর আমরা আরেকটা লুপ চালাবো লুপ চালায় আমরা ডেটাগুলো প্রিন্ট করব ওকে কোডটি আপলোড করা যাক প্রবলেমটা কোথায় one two oh sorry এখানে আমার কোড একটু ভুল হয়েছে serial plotter ওকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ সিগন্যালটি almost two point five voltage offsetted এবং উপরে নিচে এটা ফ্লাকচুয়েট করতেছে আমরা মাঝে মাঝে যে এই যে একটা ডিসক্রিটনেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটার কারণ হচ্ছে আমাদের স্যাম্পল করার পর ওকে এক সাইকেল স্যাম্পল করার পর ফ্লট করার জন্য যে সময়টুকু লাগতেছে ওই সময়টুকু আমাদের এটাগুলো ডিসক্রিট হয়ে যাচ্ছে সো এটা কোনো প্রবলেম না সিমিলার ওয়েতে আমরা কারেন্টটা ফ্লট করে দেখি কারেন্ট সো আমি এখানে কারেন্ট ফ্লোট করব এবং আমার কারেন্টটি এক নাম্বার পিনের সাথে কানেক্ট করা আছে CL flutter সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কারেন্টটিও two point five voltage DC offsetted তার মানে আমাদের যে আর্ডুনোটি ঠিক মতো স্যাম্পল করতে পারতেছে এখানে ডিসক্রিটনেসের কারণ হচ্ছে ফ্লট করতে যে সময়টুকু লাগতেছে ওই সময়টুকু স্যাম্পল করা হচ্ছে না দ্যাটস আমাদের মাঝে মাঝে আমরা ডিসক্রিট দেখতে পাচ্ছি ওকে তাহলে আর একটু এক্সপেরিমেন্ট করা যাক আমরা এখানে দুশোটি বেলুন না নিয়ে আমরা হচ্ছে অলমোস্ট um, পাঁচশোটি বেলুন নেই তাহলে দেখা যাক কি হয় পাঁচশো এখন আমরা পাঁচশোটি ভ্যালু নেওয়ার জন্য আমাদের এই পর্যন্ত স্যাম্পল হয়েছে সো এখন আমরা বুঝতে পারতেছি পাঁচশোটি ভ্যালু প্রায় আমাদের দুই সাইকেলে বেশি কাভার করতেছে সো এখানে আমাদের ডিসক্রিটনেস সো এখানে আমাদের ডিসক্রিট সো এই পর্যন্ত সো এ থেকে এই পর্যন্ত পাঁচশোটি ভ্যালু সিমিলার এখান থেকে এখান পর্যন্ত পাঁচশোটি ভ্যালু সো আমরা বুঝতে পারতেছি আমাদের পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরি ইউজ করার জন্য আমাদের সবসময় অসিলোস্কোপ থাকা ম্যান্ডেটরি না সো আরও নতুন নতুন প্রজেক্ট পেতে আমাদের পেজ অবশ্যই লাইক দিবেন আমাদের পেজটি হচ্ছে ট্রিপল টেক বিডি আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এভরিওয়ান